পঞ্চম যে জিনিসটা সবচেয়ে আহেম গুরুত্বপূর্ণ আমাকে বলেছে যে সালাতের ওয়াক্ত সম্পর্কে কিছু কথা বলতে এক কথায় জেনে নেন আজকের পর থেকে আপনি স্টাডি করবেন যে আমাদের ধর্ম কি বলে এ কথাটা আমি কয়েকটা মসজিদে বলেছি আপনাদেরকে হয়তো বলেছিলাম দেখেন আপনারা ধর্ম দ্বারা পরিচালিত হন কিন্তু আপনারা ধর্মকে পরিচালিত করেন না আপনারা পরিচালক হয়েন না এই মসজিদের পরিচালক আপনারা নন বরং মসজিদ যেইভাবে আপনাদেরকে পরিচালিত করবে আপনি সেইভাবে চলার চেষ্টা করেন আপনি ধর্মের নেতা হয়েন না বরং ধর্ম আপনাকে যেমন হতে বলে আপনি তেমন হন এটা হচ্ছে মসজিদের দাবি তার মানে কি নেতা হচ্ছেন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আপনি কেবলমাত্র মোহাম্মদ সাল্লাহ ইসলামের সুন্নাটাকে নিজের জীবনে বাস্তবায়ন করবেন সালাতের আজান তখন হবে যখন রাসুসলামের সালাতের আজান দিত নামাজের ওয়াক্তগুলো সম্পর্কে একটা ব্যাপক আলোচনার প্রয়োজন রয়েছে আপনারা কি মনে করেন আজকে জুমার দিনে যে সময়টা আজান দিয়েছেন এই সময়টা কি নাজায়জ সময় আজান দেওয়া হয়েছে নাকি সঠিক টাইমে আজান দেওয়া হয়েছে সঠিক টাইমে আজান দেওয়া হয়েছে সঠিক টাইম কখন যখনই সূর্য মাথা থেকে সরে যাবে এটা হচ্ছে জোহরের ওয়াক্ত এটাই হচ্ছে সঠিক টাইম যদি এটা সঠিক টাইম হয় তাহলে কি এই ইসলাম শুধু জুমার দিনে সঠিক টাইমে আজান দিতে বলেছে আপনাকে নাকি পাঁচ অক্ত তাহলে কালকে আগামীকাল জোহরের আজান কয়টায় দিবেন আপনি সাড়ে বারোটায় যখন মাথা থেকে সূর্য সরে যাবে তখনই জোহরের ওয়াক্ত আপনি জামাত কয়টায় পড়েন এটা আপনাদের ব্যাপার কিন্তু আজানটা আপনাকে পারফেক্ট টাইমে দিতে হবে রমজান মাসের সেহারির যে আজান হয় ফজরের আজান আপনি দিলেন পৌনে চারটায় সাড়ে তিনটায় ঈদের দিনে আজান দিলেন আপনি সাড়ে চারটায় কেন আপনার কাছে ওহিনাজিল হয়েছে যে টাইম চেঞ্জ হয়ে গেছে ওহিনাজিল হয়েছে আপনার কাছে আরে মুসলিমদের নির্বোধ এত অজ্ঞ জাতি যে অন্তত ইমামকে এটাও জিজ্ঞেস করতে পারেন না যে হুজুর কতকালকে চান রাতের দিন ফজর পড়লাম পুনে চারটায় আজকে আপনি ঘোষণা করলেন আজান হবে সাড়ে চারটায় জামাত পুনে পাঁচটায় কেন আধা ঘন্টা লেট কেন কি হয়েছে আজকে একদিনের মধ্যে ৪৫ মিনিটের ডিফারেন্স হয়ে যায় আপনি আপনার ইমামকে এটা জিজ্ঞেস করতে পারেন না তাহলে রমজান মাসে আপনারা ইসলাম মানবেন যেমনি রমজান চলে যাবে আবার নিজের মতটাকে আপনি প্রতিষ্ঠিত করে দেবেন কেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আউ্বাল ওয়াক্তে সালাত আদায় করা এটা কি শুধু জোহরের ওয়াক্ত নাকি জুমাটাও আউ্বাল ওক্ত পড়া উচিত যদি জুমাটাও আপনি আউ্য়াল অক্তে পড়তে চান এখন আউ্য়াল অক্ত পার হয়ে ওবার হয়ে গেছে আজকে লম্বা কথা কেন বললাম যেহেতু আজকে প্রথম খুদ্া যদি দিক নির্দেশনা দেওয়ার জন্য এটা হচ্ছে আউ্য়াল অক্তের ফজিলত শেষ যদি আমাদেরকে আউ্য়াল অক্ত নামাজ পড়তে হতো আমাদেরকে পড়তে হতো বেশি জোর সোয়া বারোটায় এই আপনাদের খুদ্বাগুলোকে এমনভাবে নিয়ে আসতে হবে খুদ্া বারোটার আগেই চালু হইতে হবে অন্তত পক্ষে দশ বিশ তিরিশ মিনিট যতটুকু কথা বলার অধিকার থাকে ততটুকু বলবে সাড়ে বারোটা ওভার যেন না হয় প্রত্যেকটা মসজিদকে এমন হতে হবে যে সাড়ে বারোটার মধ্যে আমরা জুমা আদায় করব যেটা হচ্ছে জোহরের সবথেকে উত্তম ওয়াক্ত আমাকে বলা হয়েছে আসরের ওয়াক্ত সম্পর্কে কিছু কথা বলেন দেখেন আসরের ওয়াক্ত সম্পর্কে স্পষ্ট কোনো হাদিস দ্বারা কেউ প্রমাণ করতে পারবে না যে হাদিসগুলো আছে সবগুলোতেই অস্পষ্ট আর ব্যাখ্যা বিশ্লেষণের বিচার রয়েছে যার ফলে এত মতানৈক্য দেখা যায় নাসাইতে কালকে হাদিসটা পড়লাম এক টিম এসেছে রাসুসলামের কাছে বলছেন আমাদেরকে নামাজের ওয়াক্ত সম্পর্কে কিছু বলেন রাসুসলাম বলছে তোমরা আমার সাথে সালাদ আদায় করো দুই দিন তারা অবস্থান করলো মদিনায় প্রথম দিন বলছেন জহুর পড়লো এমন সময় যখন সূর্য মাথা থেকে সরে গেল তার মানে অবল ওয়াক্তে আসর পড়লো যখন একটা মানুষের বডি যতটুকু লম্বা ছায়াটা ততটুকু হয়েছে তখন রাসুসলাম আর আসরের সালাদ আদায় করলো এটা হচ্ছে প্রথম দিন দ্বিতীয় দিন কি করেছে রাসুসলাম জহুর পড়েছে যখন একটা মানুষের ছায়া তার সমান সমান হয়েছে তার মানে এক কাঠি তখন জোহর পড়ল আর আসর পড়ল যখন তার ছায়া দুই কাঠি হয়েছে তখন সালাত আদায় করল তারপরে মাগরীবের সালাত ঠিক তাই প্রথম দিন একেবারে আলো থাকতে থাকতে পড়লো দ্বিতীয় দিন সাফাকা যখন অন্ধকার হয়ে গেছে তখন পড়লো এশা পড়লো রাসুসলাম প্রথম দিন অন্ধকার হয়ে যাওয়ার সময় দ্বিতীয় দিন সালাত আদায় করলো রাতের এক তৃতীয়াংশ পার হয়ে যাওয়ার পর এটা দিয়ে কি বোঝাতে চেয়েছে যে এটাই হলো নামাজের ওয়াক্তের সবচেয়ে উত্তম সময় প্রথম দিন যে রাসুসলাম পড়েছিল যে মাথা থেকে সূর্য ঘুরে গেলে জোহর শুরু হয়ে যাবে এটা হচ্ছে আউয়াল ওয়াক্ত আর এটা জায়েজ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ছায়াটা মানুষের বরাবর না হয়ে যাচ্ছে তার মানে আমি যদি পাঁচ ফিট সাত হই বা পাঁচ ফিট আটষট্টি সম্ভবত আমি সাতের চাইতে একটু বেশি তাহলে আমার ছায়াটা যখন আমার পাঁচ ফিট সাত হবে তখন আমার জোহরের ওয়াক্ত শেষ এখন আসরের ওয়াক্ত শুরু হতে থাকে এখন কি আসর রক্ত শুরু হতে থাকে এখন আপনারা প্রত্যেকে কাঠি নিয়ে মেপে দেখবেন যে আপনার বডি আপনার উচ্চতা কত ছায়াটা কতটা হয়েছে ওর সমান সমান হয়ে গেলেই আপনি জেনে নেবেন আস জোহরের রক্ত শেষ এখন আসরের রক্ত চলে এসেছে কষ্ট করে তখন আপনার ঘড়িটার দিকে একবার তাকিয়ে দেখেন তো সেই সময়টা কয়টা বাজে এটা আমি আজকে বলবো না আগামী ইনশাল্লাহ খুদবার আপনার সাথে দেখা হবে আমি শুধু একটা বলে দিলাম যে হাদিসে এক কাঠের কথা আছে আর দুই কাঠের কথা যেটা আছে ওটা হচ্ছে সব থেকে উত্তম সময়ের শেষ সময় যেটা রসলাম দ্বিতীয় দিন সালাদ আদায় করেছিল কিন্তু বাংলার জমিনের অধিকাংশ মসজিদগুলোতে ওই দুই কাঠি হলেই আজান দেয় তার এক ঘন্টা পরে মাগরীব হয়ে যায় অথচ রাসুস্তামের যুগে আসর নামাজ আদায় করা হতো যখনও সূর্য মাথার উপরেই থেকে যেত মানে আকাশে থেকে যেত আলোটা এই মেজেতে থাকতো দেয়ালে উঠতো না আর আমাদের সমাজের আজানি দেওয়া হয় যখন আলোটা ওই দেয়ালে চলে যায় একেবারে হেলে যায় জানানা দিয়ে যখন আলোটা ওদিকে চলে যায় তখন দেওয়া হয় মানে দুই কাঠি কেন হাদিসের সাথে আপনাদের তো তারতম্য কেন বাপদাতার ধর্মটা এবার ছাড়েন এবার নিজেরও হাদিসগুলো পড়ার চেষ্টা করেন দেখেন আপনার তারতম্য বুঝতে পারবেন আল্লাহ সবানা হাতার জন্য আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন